जाएगा आलू का Thank you. থেকে কালকে থেকে যে বৃষ্টি বৃষ্টিতে তো আলুর অবস্থা খুবই খারাপ আমার আলুর গাছ সব লাল হয়ে গেল এখন কী যে হবে আল্লাহ বাকি ভালো জানে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে এই ক্ষতি আমরা কীভাবে পোষাবো দিচ্ছি তো লাল হয়ে গেছে আমাদের কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আলু গাছ লাল হয়ে গেছে আলু পচেও যেতে পারে পাতাগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হতেই ফিরলে পানি জমছে বৃষ্টিতে কালকে